তবে কালকে তো ঈদ আমার সব বন্ধুরা ঈদের পোশাক কিনে নিয়েছে আর আমার তো কোনো ভালো পোশাকও না ঈদে পরার জন্য আমাকে ঈদের পোশাক কিনে দেবেন আব্বা আরে বাবা আমরা তো গরিব আমাদের ফের কিসের ঈদের আনন্দ আমরা তো খেটে খাই রে বাবা জানিস তো রে বাবা দ্রব্যে মূল্যের দাম বেশি হওয়ার কারণে সংসার নিয়ে খুব টানাটানি তোকে লেখাপড়া করাইতে হয় তোর আর একটি ভাইকে পড়াইতে হয় কত কষ্ট করি রে বাবা এই ইনকাম করতে যে শ্রমিকের কত ঘাম ঝরে আজকে এই ঈদের আনন্দ এসেছে এই ঈদের আনন্দ সবার ঘরে এসেছে আজকে আমরা গরিব আমাদের ঘরে এই যে মার্কেটে পোশাক কিনছে মন তো চাই রে বাবা আমি তো শ্রমিক গরিব মানুষ ঈদে পোশাক দিতে পারিনি বাবা মন খারাপ করিস না সামনের ঈদে ঈদুল ফিতরে ইনশাল্লাহ পোশাক কিনে দিব রে বাবা কাঁদিস না বাবা কাঁদিস না তোরা কাঁদলে যে আমার বুকটা ফেটে যাই রে বাবা কেন আমরা যে গরিব মানুষ আমরা যে শ্রমিক আমরা সইতে পারি বাবারে ধৈর্য ধর ইনশাল্লাহ সামনে পোশাক কিনে দেবো সামনের বকরার পোশাক কিনে দেবো ঈদ উল ফেতরটা একটু ধৈর্য ধর বাবা দ্রব্যের মূল্যে দাম বেশি থাকার কারণে বাবার সংসার অভাব অনটার কারণে দিতে পারলাম না বাবা রাগ করিস না রাগ করিস না বাবা রাগ করিস না